হাই আমি বনি আমিন আজ আপনাদের সাথে বেশ কিছু ফ্রি কোর্স নিয়ে কথা বলবো মূল লক্ষ্য হচ্ছে যে কিভাবে আমরা ফ্রিতে সাইবার সিকিউরিটি স্টাডি করতে পারি আমি নোট এবং নোট ওয়ান দুইটা ভিডিও বানাবো নোট ওয়ানে রাখছি যে এই যে লিঙ্কগুলা এই লিঙ্কগুলা লিঙ্কডিন থেকে নেয়া আপনারা হয়তো অনেকে লিঙ্কডিনে দেখবেন আমি আপনাদের কাছে তুলে ধরতেছি এটা আমার ক্রেডিট না তার ক্রেডিট যাই হোক প্রথম আছে যে free cyber security training course যে আছে ইনফোসেকের আপনারা জানেন যে ইনফোসেক একটা সাইট আছে ইনফোসেক ইনস্টিটিউট এখানে বেশ কিছু কোর্স তারা অফার করে থাকছে এবং অফার করেছে হ্যাঁ এখান থেকে আমরা আসলে গো থ্রো করবো ফ্রিতে কিভাবে আসলে সাইবার সিকিউরিটি স্টাডি করা যায় আপনি যদি হান্টার হন তাহলে অনলাইন থেকে বের করে আনে স্টাডি করতে পারবেন আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোর্সের দরকার ওই ওইভাবে হবে না করা বা কোর্স করলেও আপনার যদি পার্সোনাল স্টাডি আপনি তেমনটা ভালো না করতে পারেন বিভিন্ন ধরনের কোর্স করে আপনি লাভবান হবেন না আপনারা দেখে থাকেন বিভিন্ন কোর্সে অনেক স্টুডেন্ট থাকে বাট কয়জন তা কাম আউট বা কয়জন তা থেকে বের হতে পারে একটা বেসের মধ্যে পাঁচজন ছয়জন সাতজন স্টুডেন্টই আসলে জব লেভেলে যা আরগুলা সব কোর্স করে আবার কিছুদিন পরে ভিন্ন আরেকটা কোর্স করে এই ইয়ে যে কিছু টাইমের মধ্যে তার সুইসিং করে বা আরেকটা কেরিয়ার থেকে আরেকটা কেরিয়ারে যা সো এগুলো না থেকে যদি এই তাদের জন্য এই ভিডিওটা যাদের টাকা আছে তাদের জন্য না যাদের তারা আছে তারা অবশ্যই প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স আউটলাইন দেখে বা বিভিন্ন মেন্টরের আন্ডারে তারা কোর্স করবে থাকবে আপনার যদি কোনো পার্সোনাল মেন্টর থাকে পার্সোনাল বলতে ইউনিভার্সিটি কলেজ স্কুলের কোনো সিনিয়র বড় ভাই তাদের আন্ডারেও আপনি তাদের গাইডলাইন নিয়ে আপনি স্টাডি শুরু করতে পারেন অথবা যদি আপনার টাকা থাকে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ডেভেলপমেন্টের উপর বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের কাছে যেও আপনারা নিজেদের ডেভেলপমেন্টটা ক্লিয়ার করতে পারেন অলমোস্ট যেখানেই আপনি স্টাডি করেন না কেন আপনার পার্সোনাল পার্সোনাল স্টাডি করতেই হবে আপনার পার্সোনাল স্টাডি গ্রো করতে হবে আপনার পার্সোনাল টাইম ইনভেস্ট করতে হবে সো যারা এখনও কেরিয়ার নিয়ে ভাবতেছেন অথবা এই লাফালাফি করতেছেন যে আজে ওয়েব ডেভেলপমেন্টে দেন কিছুদিন পর গ্রাফিক ডিজাইনে আবার কিছুদিন পর ডিজিটাল মার্কেটিংয়ে কিছুদিন পর ওয়েব ডেভেলপমেন্টে কিছুদিন পর সাইবার সিকিউরিটি কিছুদিন পর আবার আরেকটা সুইজিং তো সো এগুলো না করে যে কোনো আপনি গ্রাফিক ডিজাইনার হন জাস্ট গ্রাফিক ডিজাইন দিয়ে আপনার লাইফ সেটেল করেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন ওয়েব ডেভেলপ নিয়ে সেটেল করেন আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন ওয়েব ডিজাইন নিয়ে সেটেল করেন কারণ ওই সেক্টরটাতে আরও বিভিন্ন শাখা উপশাখা অনেক বেশি আছে এখানে ক্লিয়ার করতে পারবেন না আর অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন আইএসও ডেভেলপমেন্ট যে সেক্টরে আপনি কাজ করেন না কেন আমি বলবো বা আপনারা দেখবেন যে আমাদেরও যারা মেন্টর লেভেলে আছে যারা যাদের কাছে আমরা অনুপ্রাণিত হই যাদের কাছে আমরা প্রতিনিয়ত শিখছি আমাদের যে মেন্টরগুলো আছে তাদেরও একটা কথাই আপনি একটা লাইনে থাকেন একটা জায়গায় থাকেন হয়তো বা লাইফে গ্রো করতে পারবেন যাই হোক আমার ভিডিওর মেন ফোকাসে আসি যে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফ্রি সাইবার সিকিউরিটি ট্রেনিং কিভাবে আমরা ফ্রিতে করব আমি অলমোস্ট ওয়েবসাইটটা নিয়ে দেখাইছি ইনফোসেক ইনস্টিটিউটে যে সাইটটা আছে সেখান থেকে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখবেন যে প্রথম আছে ইনসিডেন্ট রেসপন্স অবশ্যই এটা ব্লু টিম স্টাডি আর কি যারা সাইবার সিকিউরিটি জানেন যে অনেকগুলো ডোমেইন আছে আমি যদি একটু দেখে আসি যে সাইবার সিকিউরিটি ডোমেইন আপনারা জানে দেখেন লর্ডস অফ ডোমেইন অ্যাভেলেবেল অনেকগুলো ডোমেন আছে আর একটা মানুষের পক্ষে এত ডোমেইন নিয়ে কাজ করা সম্ভব না সো আপনি সাইবার সিকিউরিটির ভিতরেই যে ডোমেনগুলো আছে সে একটা ডোমেইন নিয়ে আপনি স্টাডি শুরু করতে পারেন এবং কি ডোমেইন যে কর্ম কর্মবর্ধমান বা বিভিন্ন সেক্টরগুলো আছে আপনি সেখানে স্টাডি করতে পারেন আমি পিকটা বড় করার ট্রাই করতেছি জানি না যদিও বড় হবে কিনা ডাউনলোড করে যে দেখি যদি বড় করা যায় okay just now একটু অস্পষ্ট দেখা যাচ্ছে যাই হোক আপনারা বুঝতে পারবেন যে এটা সাইবার সিকিউরিটি আর বিভিন্ন শাখা প্রশাখা আছে security architecture security operational threat hunting যে বিভিন্ন শাখা যে রিক্স ম্যানেজমেন্ট রিড টিমের যে কাজগুলো আছে ব্লু টিমের কাজগুলো আছে পার্পেল টিমের যে কাজগুলো আছে আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন ব্লু টিমের কাজগুলো কি পার্পেল টিমের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো কি বিভিন্ন টিমের কাজ যে কোনো একটা সেক্টরে আপনার ক্রিয়ারকে ফোকাস করেন cyber security only cyber security study যারা করবেন সো এই আর্টিকেলটাও আপনাকে অনেক কিছু শেখাবে আপনার লিঙ্কডিনে সার্চ করে আপনার আর্টিকেলটা দেখে নিতে পারেন দেন আমার মেন ফোকাসে যাই যে ইন ইনসিডেন্ট রেসপন্সের এখানে দশটা কোর্স আছে অলমোস্ট ফ্রি আপনি যদি এই লিঙ্কে যান তাহলে এখান থেকে আপনি এগিয়ে যে ইনসিডেন্ট রেসপন্সের যে লার্নিং পার্টটা আপনি ফুল লার্নিং পার্টটা করতে পারবেন আঠারো ঘন্টা একটা কোর্স আঠারো ঘন্টা কোর্স করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই থ্রেড হান্টিং বিষয়গুলো কি নেটওয়ার্ক ট্রাফিক অ্যানা অ্যানালিস্ট সাইবার রেঞ্জ এবং কি একটা সার্টিফিকেশন পাবেন দেন যে যে বিষয়টা আছে ডিজিটাল ফরেন্সিক সেখানেও যদি আপনি যান সেটাও এই ওয়েবসাইটেই আপনি পাবেন এবং কি ফ্রিতে পাবেন সেটা হচ্ছে যে আট ঘন্টা তেত্রিশ মিনিটের একটা ভিডিও এটাও করতে পারেন আপনি দেন মোবাইল ফরেন্সিক্স আছে এটাও একটা বিষয়েরই মোবাইল ফরেন্সিক্সের ভিতরে আছে যে এটা পাঁচ ঘন্টা আর মতো অলমোস্ট পাঁচ ঘন্টা CompTIA security plus CompTIA security plus যে computer Linux computer Linux sorry computer Linux সম্পর্কেও আপনি গ্রো থ্রু করতে পারেন কন্টিনিউ uh, uh, uh, এখানেও আছে অলমোস্ট একুশ ঘন্টা আঠারো মিনিট আমার মতে যে একটা কোর্স করলে আপনি অনেক কিছু জানতে পারবেন লার্ন করতে পারেন একুশ ঘন্টা একটা কোর্স আপনার এক মাসে বেশি লাগতে পারে এবং কি আরও এর চেয়েও বেশি সময় লাগতে পারে একটু যদি নোট করে আপনি পড়েন কেমন নোট করবেন এ দেখেন আমি যদি আমার নোটটা একটু শেয়ার করি যদিও পার্সোনাল নোট শেয়ার করা অনেক কঠিন যেমন ওই আমার red team study blue team study red team স্টাডির ভিতরে তেমন কিছু করি নাই কারণ আমি ব্লু টিম নিয়ে কাজ করি ব্লু টিমের ভিতরে যে বিষয়গুলো আছে স্প্লাং ওয়াজা সিকিউরিটি অনিয়ন তারপরে যে আরও বিষয়গুলো আছে বিভিন্ন সেক্টরে যখন বিভিন্ন কাজ করি আমি নোট করে রাখার ট্রাই করি যেমন সাইবার সিকিউরিটির নোট এটা নামে একটা নোট আছে যাই হোক আপনারা আপনাদের পার্সোনাল নোট করে নেবেন আমি তারপরে যে বিষয়টা নিয়ে যাচ্ছি এই নোটের ভিতরেই আমি blue team study note one okay then তারপরে যে সিকিউরিটি আর্কিটেকচার ছয় ঘন্টার একটা মানে ছয় ঘন্টার একটা কোর্স মেবি আমিও করতেছি এই কোর্সটা সাত ঘন্টা অলমোস্ট সাত ঘন্টার একটা কোর্স এই কোর্সটা আপনি করতে পারেন আজের ইনফরমেশনের দিকগুলো ছিল যে আমি সাইটটার সাথে পরিচয় করাই দিলাম এই সাইটটাতে আপনারা আপনাদের স্টাডি নলেজটা বাড়াইতে পারেন স্টাডি করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি পজিটিভ ফ্রিতে কিছু যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যেন স্টুডেন্টের জন্য ভালো হোক বাবা মার কিছু টাকা কমে যা কিভাবে ফ্রিতে স্টাডি করা যায় এমন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে মাঝে মাঝে আসব আশা করি সাথে থাকবেন দোয়া ও দোয়া দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ